তারপরে nine into two nine into three nine into four nine into five nine into six nine into seven nine into eight nine into nine into zero থাকি নয় পর্যন্ত অঙ্কগুলারে একটা একটা করিয়া লাগবো ঊর্ধ্বক্রমে প্রথম তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে সেম অঙ্কগুলারে এখন অতক্রমে লেখা হইব প্রথম বড় সংখ্যা বড় থেকে ছোট তো প্রথম আইব তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে তারপরে নয় একে নয় দুগুণা আঠাশ নং ষাট নং পাঁচ নং ছয় নং সাত নং আট নং নয় নং নয় দশে নব্বই